Hello everyone welcome back to my channel তো কিছুদিন আগে একটা বার্থডে গিভাবে আমি পোস্ট করেছিলাম তোমরা যদি কেউ মিস করে থাকো সেটা আমি আরেকবার রিপিট করে দিই আমি একটা ডান্স টিউটোরিয়াল ভিডিও এখনই পোস্ট করব যেটার পার্ট ওয়ান আজকে যাচ্ছে এবং পার্ট টুটা নেক্সট স্যাটারডে যাবে তোমাদের যেটা করতে হবে এই ডান্সটাকে ভালো করে শিখতে হবে এবং তোমাদের সোশ্যাল অ্যাকাউন্টসে পোস্ট করতে হবে আর একটু ডিটেলে যদি বলি আজকে পার্ট ওয়ান যাচ্ছে নেক্সট উইকে পার্ট টু যাচ্ছে সো ইফ ইউ ওয়ান তোমরা ডান্সটার যে কোনো একটা ছোট পোর্শন করতে পারো বা পুরো ডান্সটাও করতে পারো that is totally up to you secondly তোমাদেরকে সেজে গুজে proper makeup costume and everything সব কিছু করে কিন্তু ভিডিওটা পোস্ট করতে হবে তোমরা চাইলে ফেসবুকে পোস্ট করতে পারো ইনস্টাগ্রামে পোস্ট করতে পারো ইউটিউবেও পোস্ট করতে পারো বাট মেক শিওর যখন পোস্ট করছো you need to tag me এবং তোমাদেরকে কিছু প্রপার হ্যাশট্যাগ ইউজ করতে হবে কি ট্যাগিং করতে হবে এবং কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে এই সমস্ত কিছু আমি এখানে কোথাও একটা লিখে দিচ্ছি বা তোমরা ডেসক্রিপশনটা একটু চেক করো ওখানে সব ডিটেলস দেওয়া থাকবে and do not make mistake while tagging because ওটার ওপরে অনেক কিছু ডিপেন্ড করবে তোমরা চাইলে তিনটে সোশ্যাল অ্যাকাউন্টসের একসাথে পোস্ট করতে পারো আর না চাইলে যাদের হয়তো ফেসবুক আছে ইনস্টাগ্রাম নেই বা সামথিং তোমাদের যা যা আছে যেই সোশ্যাল অ্যাকাউন্টস আছে সেখানেই শুধু পোস্ট করলেই হবে এখানে ইটস নট ম্যান্ডেটরি যে তিনটেতেই করতে হবে বা মাল্টিপল অ্যাকাউন্টসে করতে হবে there is no such rules but definitely তোমরা যত নিজের পোস্টে শেয়ার করবে এবং যেই ভিডিওর নিচে প্রচুর কমেন্টস থাকবে প্রচুর শেয়ার থাকবে সেরকমই একটা ভিডিও কিন্তু আমি বেছে নেবো অ্যাজ আ লাকি উইনার এই লাকি উইনার কে হয়েছে এটা জানতে হলে কিন্তু তোমাদেরকে আমাকে ইউটিউবে ফলো করতে হবে কনস্ট্যান্টলি ইনস্টাগ্রামেও ফলো করতে হবে কনস্ট্যান্টলি বিকজ আমি ইউটিউব কমিউনিটি পোস্ট এবং ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কিন্তু জানাবো যে কে লাকি উইনার হয়েছে লাকি উইনার কি পাবে সেটা জানতে ইচ্ছে করছে তো যে লাকি উইনার হবে তার কাছে চলে যাবে আমার তরফ থেকে একটা গিফট হ্যাম্পার সো এই গিফট হ্যাম্পারে কি থাকবে এই সমস্ত কিছু সিক্রেট থাক সব কিছু পরে জানাবো যখন সেই লাকি উইনার চুজ হয়ে যাবে এবং তার কাছে এই গিফটটা পৌঁছেও যাবে তো তোমরা দেরি করো না make sure you all participate এখানে কে কীরকম ডান্স করে না করে it doesn't matter at all I just want to make sure that we all celebrate together through dance তো চটপট পার্টিসিপেট করে নাও and now this just watch the tutorial.